হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি একটা আনলিমিটেড আর্নিংসের ট্রিক্স এই ট্রিক্সটা কাজে লাগালে আপনারা হচ্ছে প্রত্যেক দিন আনলিমিটেড আর্নিংস করতে পারবেন সারা দিন ইচ্ছা করলে আপনারা আর্নিংস করতে পারবেন এবং এই আর্নিংস করার জন্যে আপনাদের মিনিমাম কোনো ইনভেস্ট করতে হবে না এখান থেকে আপনারা শুধুমাত্র কিছু কাজ করে অর্থাৎ ভিডিও দেখে লাইভ ভিডিও দেখে আপনারা এখান থেকে র্যান্ডমলি আর্নিংস করতে পারবেন এই আর্নিংসটা কিভাবে করবেন এবং আমি আপনাদেরকে লাইভ এখন আর্নিংস করে দেখাবো এবং আর্নিংস করার সাথে সাথে সেটা আপনাদের ওয়ালেটে চলে যাবে আপনারা ইচ্ছা করলে তখনই সেটাকে টাকায় কনভার্ট করে নিয়ে আসতে পারবেন সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন করবেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের যে অফারটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে বাইন্যান্সের একটা অফার আপনি বাইন্যান্স থেকেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনারা জানেন যে বাইন্যান্স হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সাইট বাইন্যান্স থেকেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কী করে আয় করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাদের অলরেডি বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম যাদের অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে অ্যাকাউন্ট করে বাইন্যান্সের অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এই কাজটা মূলত আমাদের বাইন্যান্সের অ্যাপসে করতে হবে সে কেওয়াইসি ভেরিফাইটা মাস্ট করে নিতে হবে আপনাকে এই অফারে কাজ করার জন্য কেওয়াইসি ভেরিফাই মাস্ট করে নিতে হবে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন নতুন যারা আছেন তারা যদি বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন দেন হচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে আপনি বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করবেন ঠিক যেরকম ইন্টারফেস এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসই আপনাদের সামনে আসবে সেখান থেকে আপনারা দেখতে পাবেন ডান পাশে এখানে মোর নামে একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন এই বাটনটাতে ক্লিক করে দিলে আমাদেরকে কিছু অপশন দেবে এখানে বেশ কিছু অপশন আছে এখানে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন গিফট অ্যান্ড ক্যাম্পেইনিং এই যে যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে বাইন্যান্স লাইভ নামে একটা অপশন থাকবে এই বাইন্যান্স লাইভ অপশনটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো লাইভ আপনার সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইভ এই মুহূর্তে চলছে আমি এর যে কোনো একটাতে প্রবেশ করব আপনারা আপনার পছন্দ মতো একটাতে প্রবেশ করবেন এর প্রত্যেকটা লাইভেই এখান থেকে আর্ন করা যায় এখানে প্রবেশ করার পরে প্রথমত আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যদি দেখেন টাইমার উঠছে ঠিক এই নামের পাশে যেখানে হোস্টের নামটা থাকবে তার পাশে এখানে একটা টাইমার যদি আপনারা দেখতে পান টাইমারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে ফলো বাটন দেবে এখানে আমার এই যে হোস্টটাকে ফলো করা আছে যেন আমাকে বাটনটা দেয়নি ফলো বাটন দেবে ফলো বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে হয়তো আপনার কাছে দুই থেকে তিন মিনিট সময় নেবে এখানে দেখতে পাবেন টাইমারটা কমছে আস্তে আস্তে এই টাইমারটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে আপনারা আরও একটু নিচের দিকে এই জায়গাটাতে মাঝে মাঝে দেখতে পাবেন একটা টাইমার উঠছে এখানে এই টাইমারটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা কমেন্ট আপনারা পাবেন যে কমেন্টটাকে জাস্ট কপি করে নিয়ে আপনারা হচ্ছে বসিয়ে দিতে পারবেন শুধুমাত্র কপি করে সেন্ড করলে হয়ে যাবে সো এখান থেকে আপনারা সেটাকে কপি করে নিয়ে সেন্ড করবেন সেন্ড করলে আপনি এই রিওয়ার্ডটার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং নির্দিষ্ট একটা টাইম ওঠার পরে আপনাদেরকে রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে আপনারা এই লাইভগুলো কন্টিনিউ করতে থাকবেন করতে করতে মাঝে মাঝেই এখানে ক্রিপ্টো বক্স আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি তার জন্য লাইভটা কিছু সময় কন্টিনিউ করব এখানে আপনাদের মূল্যবান সময় কিছু নষ্ট হবে কারণ আমি যদি এটা না করি হয়তো আপনাদের বিশ্বাস হবে না লাইভে যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিভাবে আমরা রিওয়ার্ড পাবো সেটা একটু দেখানোর জন্য আমরা লাইভে একটু কন্টিনিউ করব এখানে দেখুন অনেকে অনেক কিছু লিখছে কেউ বিইউএসডি বক্স চাচ্ছে কেউ অন্যান্য বক্স ইউএসডিটি বক্স চাচ্ছে এই রকম অনেকে অনেক কিছু লিখে থাকে কিন্তু আসলে এটা কারো চাওয়ার উপরে নির্ভর করে হয় না এটা হচ্ছে যিনি হোস্ট আছেন তিনি কি বক্স সেন্ড করবেন সেটার উপরে হয় সো আমরা এখানে অপেক্ষা করব যতক্ষণ না বক্স আসছে বক্স আসবে মাঝে মাঝে এখানে ক্রিপ্টো বক্স আসবে এর প্রত্যেকটা লাইভ থেকেই বক্স পাওয়া যায় প্রাইস পাওয়া যায় এবং আর্নিংস করা যায় আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই জন্য আমি এই লাইভটা থেকে বের হয়ে যাব কারণ এখানে আমি র্যান্ডম বক্স দেখতে পাচ্ছি না আমি অন্য কোনো একটা লাইভে চলে যাব সেখানে দেখি আমি যদি র্যান্ডম বক্স পেয়ে যাই তাহলে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে সো আমি এখানে ক্রসে ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখব আমরা যে নতুন কোনো লাইভ এই মুহূর্তে আছে নাকি এখন একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসলাম এখানে দেখতে পাচ্ছি আরেকটা লাইভ এটাতে আমি দেখব এটা থেকে আজকে আমি বেশ কয়েকটা বক্স ক্লেম করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে যে বক্সগুলো আমি ক্লেম করেছি এবং এই বক্সের যে রিওয়ার্ডটা সেটা কোথায় যাবে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখি এখানে একটু অপেক্ষা করি এখান থেকে একটা বক্স পাওয়ার সম্ভাবনা আছে দেখুন একটা বক্স কিন্তু ইতিমধ্যে চলে এসছে আমি ওপেনে ক্লিক করলাম একটু দ্রুত ওপেনে ক্লিক করবেন না হলে রিওয়ার্ডটা অন্যরা ক্লেম করে ফেলবে আপনি একটা ফাঁকা বক্স পাবেন এখান থেকে দেখুন আমি zero point four time zero three four double seven এই রিওয়ার্ডটা পেয়েছি আরও কিছুক্ষণ অপেক্ষা করবে এখান থেকে অনেক বড় বড় বক্সও পাওয়া যায় আমি চারশো বিটিটি তারপরে হচ্ছে দশ পনেরো বিশটা শিব এইরকম বক্সও আমি এখান থেকে পেয়েছি এখানে আপনি যতক্ষণ অপেক্ষা করতে থাকবেন মাঝে মাঝে এরকম বক্স আসতে থাকবে আপনি এটা এখান থেকে ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কিচ্ছু কাজ নেই শুধু এখানে লাইভ চলছে আপনি জাস্ট এটাকে ওপেন করে রাখলেন এটা চলতে থাকলো আপনি খেয়াল রাখলেন কখন বক্সটা আপনার রিওয়ার্ডটা কখন আসলো আপনি তখন শুধু ক্লেম অপশনটাতে একটা টাচ করে দিবেন আপনার রিওয়ার্ডটা আপনার ফান্ডিং ওয়ালেটে চলে যাবে কোন ওয়ালেটে চলে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে কিছুক্ষণের মধ্যে আরও একটা বক্স চলে এসছে আমি আবার ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এখানে দেখুন one point six eight SHIB কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে সো এখন এখানে আমি আর অপেক্ষা করব না আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব বাইন্যান্স অ্যাপসের মধ্যে দেখিয়ে দেওয়ার জন্য যে কোথায় আমাদের এই ব্যালেন্সটা জমা হচ্ছে তার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাপসের মধ্যে বাইন্যান্স অ্যাপসের মধ্যে গিয়ে আমরা জাস্ট আমাদের ওয়ালেট যে অপশনটা আছে এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করব আমি বিগিনারদের জন্য একটু দেখিয়ে দিই এই যে নিচে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিবেন ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়ালেট চলে এসছে এখান থেকে আপনি উপরের দিকে আপনার ফান্ডিং যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটাতে ক্লিক করে দিবেন এই ফান্ডিং ওয়ালেটটাতে ক্লিক করে দিলে এইখানে আমরা আমাদের যে রিওয়ার্ডগুলো পেয়েছি সেটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাসেটগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আমার আজকের আর্নিংস এখান থেকে আমি আজকে এই পরিমাণ শিপ পেয়েছি এটা বিটিটি পেয়েছি ইওএস e পেয়েছি আরইএফ e পেয়েছি এখানে আরএসআর পেয়েছি আমি অনেকগুলা ক্রিপ্টো এখান থেকে পাই প্রায় প্রত্যেক দিন এবং আমি এগুলোকে ট্রান্সফার করে আমার স্পট ওয়ালেটে নিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু জমা আছে আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা ট্রান্সফার করে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটাকে ট্রান্সফার করে আপনাদের স্পট ওয়ালেটে নিয়ে যাবেন এখান থেকে সাপোজ আমি আমার বেশি পরিমাণ আছে বিটিটিসি এটাকে ট্রান্সফার করব ট্রান্সফার করার জন্য একটু উপরের দিকে এখানে দেখতে পাবেন ট্রান্সফার অপশন আছে ট্রান্সফার অপশনে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকবে এখানে দেখবেন ফান্ডিং লেখা আছে অর্থাৎ আপনার ফান্ডিং থেকে আপনার অ্যাসেটটা স্পট ওয়ালেটে যাচ্ছে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি নিতে চান এখানে বিটিসি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখানে আপনি যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিটিটি সিলেক্ট করে দিলাম ম্যাক্সিমাম করে দিলাম কনফার্ম করে দিলাম এখানে এটা কনফার্ম হয়ে গেল দেখুন এখানে আমার বিটিটি ওয়ালেট ফাঁকা হয়ে গেছে নেই এবং আমি স্পট ওয়ালেটে যখন আমি যাব এখানে একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করে নেওয়ার পরে দেখা যাবে যে আমার বিটিটি ওয়ালেটে এটা জমা হয়ে গেছে আমার বেশ কিছু বিটিটি কিন্তু আমি এখান থেকে রিওয়ার্ড পেয়ে পেয়েছি দেখতে পাচ্ছেন আটশো উনআশি বিটিটি আমার মোট এখানে আছে তো এভাবে যদি আপনারা প্রত্যেক দিন কাজ করতে থাকেন কিছুদিন কাজ করলে এখান থেকে আপনাদের মোটামুটি ভালো একটা আর্নিংস হবে বলে আমি আশা করছি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিভাবে আপনারা আর্নিং করছেন করছেন কি করছেন না সেটাও জানাবেন যদি কোনো সমস্যা হয় আমাকে টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে নক করতে পারেন আমি সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কেমন লাগলো আজকের ভিডিও জানাতে অবশ্যই ভুল করবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন